কোথায় কবির ভবিষ্যৎ মোহাম্মদ জহুরুল ইসলাম প্রতিবেশীরা সবাই যখন ঘুমিয়ে তখনও দুলাইন লেখার চেষ্টায় তৃষ্ণার্ত কবি খুঁজে চলেছেন শব্দ নির্ঘুম রজনী পর্যন্ত যেন পাঠক হৃদয়ে স্থান করে নিতে পারে কিন্তু কতটুকুই বা পারে কবি স্থান করে নিতে যা পাওয়ার করে আশা নির্ঘুম নির্ঘুমে কাটে কত রজনী কবির চোখের নিচে বাসা কালো কালি প্রলেপের ন্যায় দৃষ্টিহীনতায় ভোগে তবুও নিদ্রাহীন চোখে খুঁজতে থাকে দুটি চোখের সামনে স্থাপিত হয় কবির আরও দুটি চোখ চার চোখ দিয়ে কবি খুঁজতে থাকে অন্তমিল অতুলন শব্দ দিনের পর দিন মাসের পর মাস তবুও হয় না কবির ভবিষ্যৎ